মধ্যে মিশা গেছে মিথ্যা বলার স্বভাব বন্ধ সেতে ছাইড়া গেলি দিবি কি তার জবাব রক্তে মিশা গেছে মিথ্যা বলার স্বভাব বন্ধু সেতে ছাইড়া গেলি দিবি কি তার জবাব বুকের ভেতর অনল আমার ভাটার মতন জলে রে তোর কারণে চোখ দুটি হায় মমের মতন জলে চাইলাম তোর আলতো পরশ দিয়ে গেলি দাঁড় আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাই চাইলাম তোর আলতো পরশ দিয়ে গেলি দাঁড় আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাই আশার মন এখন আমার অন্তরে তোর মনেতে ভালোবাসা উঠলাইয়া পড়ে ঘরের ভেতর ঘর বানাইলি আমায় করে পর তোর অভাবে উঠল জায়গা মন নদীতে চর বুকের ভেতর অনল আমার ভাটার মতন জলে রে তোর পরশ দিয়া গেলি না আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাই চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি না আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাই দিব না কোতালা তোর জন্য চিরদিনই মনের দুয়ার খোলা চাতক পাখির মতো মনটা ভাবে নয় ছয় একসাথে ঘুমাবো বলে আজও জেগে রয় বুকের ভেতর অনল আমার ভাটার মতন জলে রে তোর কারণে চোখ দুটি হায় মোমের মতন ঢলে চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি না আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাই চাইলাম তোর আলতো পরশ দিয়া গেলি না আমার থেকে তোরে তুই কইরা নিলি ভাই